হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছায়াপথের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা কথা বলবো পৃথিবীর শেষ রাস্তা নিয়ে সো আজকের ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক পৃথিবীর শেষ রাস্তা কোথায় অবস্থিত এটি অনেকেরই অজানা ইউরোপের ই সিক্সটিন হাইওয়েটি হল পৃথিবীর শেষ রাস্তা যে রাস্তাটি নরওয়েতে অবস্থিত পৃথিবীর শেষ রাস্তা নিয়ে বিশ্ববাসীর কৌতূহলের শেষ নেই বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমীরা সে স্থান দেখতে চান সরজমিনে সেখানে পৌঁছানো কি অদসম্ভব এই সকল ইন্টারেস্টিং তথ্য জানব এই ভিডিওতে দীর্ঘ এক পথ আলো অন্ধকারে মোড়া বরফে ঢাকা নিঃসঙ্গ পৃথিবীর রাস্তা এখানেই শেষ এরপর আর যাওয়া যাবে না নরওয়েতে অবস্থিত এই ই e সিক্সটিন হাইওয়েটি হলো পৃথিবীর শেষ রাস্তা তবে সেখানে একা যাওয়া নিষেধ সেখানে একা গেলেই নাকি বিপদ হতে পারে পৃথিবীর শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে অর্থাৎ অক্ষরেখার উপরের দিকে উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই পথটি আর এই পথটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওয়াল্ডারফিল্ড গ্রামের সঙ্গে পথটির দৈর্ঘ্য প্রায় একশত উনত্রিশ কিলোমিটার ই সিক্সটি নাইন হাইওয়েটি পার হতে হলে পাঁচটি টানেল পার হতে হয় এ টানেলগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ টানেল নর্থ কেপের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার আর এই টানেল গিয়ে পৌঁছায় সমুদ্রতলের প্রায় দুইশত বারো মিটার নিচে এই পথ দিয়ে গেলে দুপাশে নজরে পড়বে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এর সাথে দেখা যাবে সমুদ্র এবং শুধুই বরফ তবে পৃথিবীর শেষ পথটিতে একা যাওয়া বারণ কিন্তু কেন ই সিক্সটি নাইন এর ভৌগোলিক অবস্থার কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না এখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয় তেমনই এখানে ঠান্ডা এখানকার আবহাওয়া একেবারে অনিশ্চিত গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে আবার এখানে সমুদ্র উপকূল হওয়ায় যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয়ে যায় শীতকালে এই রাস্তা একেবারেই বন্ধ থাকে আর এই অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে এখানে কাউকে একা যেতে দেওয়া হয় না ই e সিক্সটিন হাইওয়েটি তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো সাল নাগাদ এবং উনিশশো সালে হাইওয়েটি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয় এই রাস্তাটির বর্তমান দৈর্ঘ্য একশত কিলোমিটার যেটি সম্পূর্ণ হয়েছে উনিশশো সালে তারপর থেকে এই রাস্তাটি এভাবেই চলছে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এমনিতে এখানে বছরে ছয় মাস দিন এবং ছয় মাস রাত হয়ে থাকে সারা পৃথিবী থেকে মানুষ এখানে নর্থ পোল দেখতে আসেন এ যেন এক ভিন্নতর জগৎ তো আজকের পৃথিবীর শেষ রাস্তা নিয়ে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ